আমি বলছি আজকে সুরের দোয়া কবুল হইতো না জিনাকারীর দোয়া কবুল হবে না সুৎকুরের দোয়া কবুল হবে না হিংসুকের দোয়া কবুল হবে না কিন্তু নামাজের ফরি দেখছি আমার জুতারি নাই শুধু আমার না তো আরো তিনজন টিকটক ভিডিও হুজুররা যেভাবে ওয়াজ করে এরাও মুখ লড়াই লড়া লাডি লুডি লয়ে ওয়াজ করে হুজুরার সাথে মুখ মিলা এক মিনিটের ভিডিও এরা টিকটক ভিডিও করো দেখলাম ইদানিং বেশি চলতেছে বিশ বছর বাইশ বছরের মেয়েরা ষাট বছরের বুড়া বেড়ার বিয়া করতেছে যদি জিজ্ঞায় কেন লেগে বিয়া বসছ যদিও কয় না আমরা এতটুকু বুঝি নিশ্চয় বুড়া বেড়াতে হাসে আমার একটা ছেলে আছে আলহামদুলিল্লাহ আরেকটা জানেন না আপনারা আচ্ছা জানেন ছেলের নাম হলো তাওসিফ রেজা আর মেয়ের নাম হলো তোরা জানোস কেমনে তোরা কিন্তু আবার মিস কল দিস না সাবধান করে দিলাম তোরা ফুলামান বেশে বা ফুলামান তাহিরির মেয়ের নাম তো কিন্তু আগুন ধরা দুমোটা না হারাম ওই ধূমপান করলেই শরীরে দুর্গন্ধ হয় এমনি বিড়ি যদি আয় খান বাতের সাথে খান বত্তা দিয়ে খান শরবত বানাই খান এই বাবা তাহিরি কি প্রতিদিন বই থাকবো দিনের বেলা মাবিল করে এই অবস্থাকে চলতেছে দুনিয়াটার ভিতরে আবার কাম নাকি হ্যাঁ মতন ওয়াজ করতে না নাকি হ্যাঁ কেটা কহে দিয়ে মুখ আমি কি আমি আই এম তাহিরি গরম চাও বুঝি না এখন কফিও বুঝি না দৌ মিল্লা যা তাকে কপালে কত হবে সকালে এটাই এটাই হ্যাঁ, এটাই তাহিরি না এটাই লেখলে মানে তাহিরি নরম পাইছে তো আর বন বেড়ে ফোলা না বাড়ি ঘরে ফোলা তো এই জন্য চা দিছো না কফি দিছো কফি তো ঠান্ডা হয়ে গেছে বাবা কফিটা চেঞ্জ করে দাও বাবা আমরা কফি খেতে চাই কি চাই না আমি ইচ্ছে বলেছিলাম চা ঢেলে দিই ওরা আমার বিরুদ্ধে মামলা করে দিয়েছে আমি গিয়ে চিটগম করেছি ঢেলে দিলে খাই মানুষ ফেলে দিলে খাই কুকুর যারা আমার ঢেলে দেওয়ার বিরোধিতা করো তোমরা কি কুকুরের খালা তো ভাই নাকি আমার কাছে হুজুর বিড়ি খাওয়ার দোয়া কুন্ডা আমি কই জীবনে কত দোয়া পড়ছি বাবা বিড়ি খাওয়ার দোয়া তো হয়েছি না হে কো আল্লাহ ফেসবুক যাক বন্ধ মোবাইলটা বন্ধ কর অক্ষর বন্ধ কর খারো খারো খারো বন্ধ কর উঠ উঠ উঠ উঠতে কইছি ইংলিশ যখন বলি অনেকে মনে করে হেতে আবার ইংলিশ আরে বেটা টোয়েন্টি ফোর আওয়ার্স যে আমার সাথে ব কথা কয় because English is an international language অর্থ আপনার হাদিয়া গজল গাওয়ার জন্য আমার হাদিয়া দিছ দিছ মাইক গজল গাওয়ার জন্য যে মাহফিলের টেহা মাইরা দিছি <laughs> আমার যারা চেয়ারম্যান সব কম না সব ভাঙ্গে ভাঙ্গে লোন লাগে নাইলে বাইরে করে দিব মনে করছো অন্য মাহফিলের মতো আরে এই মাহফিলে যাব বন যাব হুতন যাব খেরি তাহন যাব উডন যাইত না সুমন উইটনেস সাগর দেন মোহর হিসেবে ফেসবুকের পাসওয়ার্ড ইনস্টাগ্রামের পাসওয়ার্ড হোয়াটসঅ্যাপ কোড বলেন না কবুল না কেন স্ন্যাপচ্যাট ইমু টিকটকের পাসওয়ার্ড ওকে টিকটকের পাসওয়ার্ড স্ন্যাপচ্যাটের পাসওয়ার্ড ইমো কোড বলেন মা এখন কবুল আমিন আলহামদুলিল্লাহ खत्म bye bye tata goodbye